রাজধানীতে শিক্ষার্থী চাকরিজীবী অবিবাহিতদের জন্য বাসা ভাড়া যেন সোনার হরিণ পাওয়া বেশিরভাগ বাড়ির মালিক অবিবাহিতদের ভাড়া দিতে চান না ফলে বড় শহরে মাথা গোজার ঠাঁই খুঁজতে বহু কাঠখড় পড়াতে হয় তাদের সম্প্রতি রাজধানীতে ব্যাচেলরদের জন্য থাকা খাওয়ার সুবিধা সহ বিশেষ ব্যবস্থাও চালু হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকার বসবাসকারী অবিবাহিত কয়েকজন ভাড়াটে জানান বেশিরভাগ মালিক তাদের বাসা ভাড়া দিতে চাননি আর দিলেও অতিরিক্ত ভাড়া গুনতে হয় বেচেলরদেরকে তো আসলে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিতেই চায় না ঢাকা শহরে ভালো কোনো বাড়ি নেই যে ব্যাচেলরদের আসলে থাকার মতো কোয়ালিটি সম্পূর্ণ বাসে যেগুলোতে উঠতে যাই সেগুলোতে আসলে মানে ব্যাচেলর ভাড়া দিতে চায় না তবে আসার খবরও আছে রাজধানীতে পড়াশোনা কিংবা চাকুরির সন্ধানে আসা অবিবাহিতদের জন্য আবাসনের বিশেষ ব্যবস্থা করেছে সুপার হোম বিডি যেখানে অবিবাহিত শিক্ষার্থী থেকে চাকরিজীবীরা স্বল্প খরচে থাকা খাওয়ার সব সুবিধা পাচ্ছেন আছে শীতাতপ নিয়ন্ত্রিত থেকে গরম পানির সরবরাহ অবিবাহিত ভাড়াটেরা জানান ভিন্ন পরিবেশে থাকা খাওয়ার সুবিধা পেয়ে তারা কিছুটা চিন্তামুক্ত এখানে যত রকম সুযোগ সুবিধা প্রোভাইড করতেছে অন্যান্য হোস্টেল এত তো সুযোগ সুবিধা প্রোভাইড করতেছেও না উল্টা তাদের রেন্টও বেশি ডিফারেন্ট ডিফারেন্ট মেনু থাকে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার থাকে সবচেয়ে বেশি ভালো লাগে সবগুলো গুছানো থাকে আমরা যদি একটা ম্যাচে থাকি দেখা যাচ্ছে যে ওখানে আমরা হয়তোবা মানে থাকার জন্য একটা পারফেক্ট জায়গা পাবো বাট হচ্ছে পড়াশোনার জন্য দেখা যাচ্ছে এক রুমে চারজন পাঁচজন আসছি পড়াশোনার জন্য তেমন একটা স্পেস পাই না বাট এখানে মানে ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে যে আমাদেরকে রিডিং রুম দিয়ে রাখছে টেবিল দিয়ে রাখছে যারা অ্যাডমিশন ফাইটার আছি তাদেরকে যথেষ্ট পরিমাণে এই টাইমটা খুবই প্রচুর পরিমাণে ভাইটাল এই সময় যদি আমি অন্য যেগুলো আছে লাইক ধরেন আমি যদি বাসায় উঠতাম বা ইয়াতে উঠতাম ওইখানে আমার প্রচুর পরিমাণে এক্সট্রা টাইম দিতে হতো ব্যামাগার চব্বিশ ঘন্টা নিরাপত্তা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ তিরিশটির বেশি সুবিধা দিচ্ছে এই প্রতিষ্ঠান ছেলেদের জন্য উত্তরা বাড়িধারা মধ্যপাড্ডা মিরপুর ও শাহবাগে পাঁচটি শাখা আর মেয়েদের জন্য মিরপুরে একটি শাখা চালু হয়েছে তাদের লন্ড্রি আছে খাবার দাবার মান ভালো এবং তাদের যে রুমটা আমার কাছে খুব ভালো লাগছে আমাদের বাচ্চারা অনেক এরা তো গ্রাম থেকে এসে রান্নাবাড়া করে খাওয়া বা পরিবেশগতভাবে জামা কাপড় কাচাতে আরম্ভ করে এখানে এসে দেখলাম যে অনেক সুবিধা আছে যেটা আমাদের জন্য একদমই নিরাপদ মনে হয়েছে